Bonk. Bonk. no! A few moments later. প্রাণ ছেলে এদিকে আয় জি ভাইয়া কি রে তুই সালাম না দিয়ে যাচ্ছিস তাহলে সরি ভাইয়া কোথায় পড়স কি এর সরি আমাদের পিছনে ওটা মোবাইল টিভি মোবাইল একটু দেখি ভাইয়া দেখি মোবাইলটা একটু হুম চেক করে দেখ কি করছিস তুই সালাম দাস না যা মোরে সরি কি সরি কি সালাম দাস নাই কেন থেকে হবে করতে গেলে তো সেটা দিছে যা যা যা হাড় দেখ মোবাইল কিছু এভাবে বসে হ্যাঁ কিছু এলাকার রাসেল ভাই আমাকে থাপ্পড় মারছে আমার ওয়ার্ডেন এতে কি যে থাপ্পড় খাওয়ার যোগ্য একটা না দশটা দেওয়ার উচিত ছিল কেউ তুই যোগ্য যাই জানো তোরা দিস আমি মনে করে ভালো কাজ করছো নি শিক্ষা দিছে একটা জিনিস না হ্যালো তামিম ভাই কি করেন না দোস্ত আমি বসে আছি কেন গিয়েছে কোনো সমস্যা হচ্ছে আমার বুঝছেন একটা প্রবলেম হয়ে গেছে এলাকার কোন এক রাসেল ভাই ওই আমার ছোট ভাই একটা থাপ্পড় দিচ্ছে কি বলছ হ্যাঁ, আমি আসতেছি এখনই আসতেছি দাঁড়া দাঁড়া হ্যাঁ, তোর ফোন যা এনজয় কর At the end of the day, whether you fight or not, you know that your brother is special to you for a few reasons. Your brother is family, and he was probably your first friend growing up. If you're lucky, then you and your brother might even be best friends. hey there guys if you have watched this video make sure you have liked the video and don't forget to subscribe the channel subscribe Tamit's world also behind the camera and try to follow me on the social network and him also link in the description below until then assalamu